আল্লাহর হাবিব রজা থারের মধ্যে হায়াতুল নবী ঠিক না ব্যাঠি রাসুল জিন্দা নবী আমরা রাসুলের সারি দুরুদ ও সালাম প্রেরণ করি আল্লাহ পাক রাসুলকে এমন ক্ষমতা দিয়েছেন নবীর মদিনার জমিন থেকে জান্নাতের টুকরা থেকে আমাদের দুরুদের আওয়াজ শুনেন এবং দেখেন সোবান আল্লাহ বলবেন না বাবা বন্ধু আমার বলতে চাই এই নবীর জন্য এই নবীর জন্য সাহাবায় আজমাই কত কষ্ট কত পরিশ্রম রাতের পর রাত অনিন্দ্রা অতন্ত্র প্রহরীর মতো দিন বলেছে নিজের জীবনটা বিলীন করে দিয়ে ইসলামকে জিন্দা করেছে যেই নবীর জন্য জীবন চাইতে রাখি তারপর নবীর গায়ের মধ্যে একটা স্পট রাখতে সাহাবিদের রাজি হয় না ঠিক না ব্যাঠি যেই নবীর জন্য সাহাবা আজমাই রাতের পর রাত থেকে থেকেছে রাসুল কখন ডাকবে জেহাদের ময়দানের দিকে এমনও সাহাবিদের জীবনের মধ্যে পাওয়া যায় সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এখনো বাসা হয়নি রাসুলের আরাবি ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে হাজির লাম্বাই কি আর সৌরাম্মা সুভান আল্লাহ বলুন যেই নবীর জন্য সাহাবা আসমানি এত কষ্ট করেছে এত পরিশ্রম এত ক্লান্ত নবীও সাহাবিদের জন্য সেই নবী হলো আমাদের নবী সোহারাল্লাহ বলুন সেই নবীর যেই নবীর জন্য আল্লাহ কায়নাতকে সাজিয়েছেন সমস্ত পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ পাক তার হাবিবের কদমের বদলতে সাজিয়েছেন সোহান আল্লাহ বলুন আল্লাহর তৈরি জান্নাত সমস্ত নবীরা যেদিন অপেক্ষা থাকবে শুধুমাত্র আমার নবী কখন যাবে যেই নবীর জন্য সাহাবাজমাইন যেই নবীর জন্য এক লক্ষ মদত দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্মা নবীরা সৌদ এই নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে সোহান আল্লাহ বলুন আল্লাহ পাক সমস্ত নবীর থেকে কয়েকজনের দরখাস্ত এর মধ্যে একজন ইসা রহুল্লার দরখাস্ত আল্লাহর দরবারে মকবুল গ্রান্টেড হয়েছে সোহান আল্লাহ বলুন নবীরা আমার আপনার নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহ দরবার আর্জি চায় শুধুমাত্র নবীর উন্মত হওয়ার জন্য আমরা এই নবীর বিনা দরখাস্তে এই নবীর উন্মত হয়ে এই যে বেহেস্তি সামিয়ানা মিন্নতারি দরবারে বসতে পারে খুশি না বেজা এমন একটা সময় এখানে বসেছি যেই সময় সকল দরজা বন্ধ কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের দরজা যেই সময় আরসের মালিক আল্লাহ আমাদেরকে ডাকতেছে সোহান আল্লাহ বলুন এই গভীর রজনীর মধ্যে আপনারা যারা শীতকে আরামকে ঘরের আরামকে উপেক্ষা করে স্ত্রী এবং সন্তানের মায়াকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন করে আল্লাহ তাকে সারা দিয়ে ব্যস্ত সামিয়ানা বসতে পেরেছেন সেজন্য আবারও পান্তা খুলে একবার বলে হামদুলিল্লাহ কি ভাই আমার আপনার তোমার মতো কত ভাই এখন গুমের ঘরের মধ্যে আসে না এই এলাকা আসে না কেমনে থাকে তারা যেখানে আজকে অনির্মিল সোভারাল্লাহ বলুন আলে বলামাদের সমাগম যেখানে আল্লাহর অলিদের আজকে এখানে প্রবলিত হচ্ছে এই এলাকার মানুষ ধন্য এই এলাকার জমিন ধন্য এই এলাকার কবরস্থানগুলো নিঃসন্দেহ নিঃসন্দেহ আল্লাহর তৈরি জান্নাতের বালাখানা তৈরি করে দিবে হাজরিন আমরা নবীর জন্য কি নবীর আলোচনার জন্য একটি রাত্র দিতে রাজি না ও বন্ধু নবীর সাহাবিরা কত কষ্ট করেছে সাত বছরের সাহাবি স্তূপ আমার নবীর জন্য জীবন দিতে রাজি তারপরও নিজের জীবন যাইতে রাজি নবীর প্যান সারতে কেমন নবী পাইলাম বুঝতে পারি না চিন্তা করে দেখুন যেই দিন আপনি যদি আজকে রাতে বাড়িতে যে গিয়ে ঘুমান অথবা কালকে নাও তো উঠতে পারেন ঠিক না ঠিক আগামীকালকে আপনার জন্য মাইকে অ্যালান হতেও অসম্ভব কিছু কি দুনিয়াতে চিরদিন থাকবে না এই পৃথিবীর জমিনে যারা খোদায়িত্ব দাবি করেছিল তারা অন্য আজকে তারা আছে সাদ্দাত নিজের জান্নাতের সাথে পাল্লা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের সাথে পাল্লা দিয়ে জান্নাত তৈরি করতে চেয়েছিল সেই সাদ্দাদ জান্নাতের নিজের তৈরি জান্নাতের মধ্যে পা রাখতে পারে না সমস্ত ক্ষমতার মালিককে ওই মালিক যদি আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় ওই মালিক যদি আজকের এই বেহস্তি মস্তিষে বসাটা মিন্নতালি দরবারে বসাটা আপনার জন্য এই একটি রাত্র যদি আল্লাহর দরবারে মকবুল হয়ে যায় কাল কেমতের ময়দানে নবীর প্রেমের জ্বলন্ত প্রমাণ হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আল্লাহ তোমার কিছু প্রেমিক নবীর উম্মত এরা মিন্নতালি দরবারে গভীর রজনীতে নবীর আলোচনা শুনেছে নবীর প্রেমের কথা শুনে শুনে চোখের পানি পেরিয়েছে এ এক ফোটা চোখের পানি আল্লাহর দরবারে গ্র্যান্টেড মকবুল হয়ে গেলে নিঃসন্দেহে আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে বন্ধুবর্গ আমার গভীর মনোযোগ বাবাজি আমার আমরা এই জমিনে থাকবো না আজকে আছি কালকে নাই এটাই হলো দুনিয়ার নিয়ম এজন্য সর্বদা মৌতের কথা চিন্তা করতে হবে মৃত্যুর কথা চিন্তা করে করে চলতে হবে মনের কথা মাথায় রেখে রেখে সবটা পাও কদম বাড়াতে হবে কারণ রে বাবা এই দুনিয়ার জমিন অহংকারের জায়গা নয় এই দুনিয়ার জমিন চিরদিন থাকবার জায়গাও নয় এই দুনিয়ার মালিক আমাদের জন্য একটা নির্ধারণ হায়াত রেখেছে এই নির্দিষ্ট সময় যেদিন পুড়িয়ে যাবে রে দুনিয়ার সব আপনার পর হয়ে যাবে দুনিয়ার আপন জন আপনাকে ঠেলে দিবে আপন গড়ের এক বিছনায় পত্র থাকা আপন দিবিও বলবে কখন জানাজান নামাজ হবে ঠিক না ব্যাঠি এমনকি সন্তান ডেকে বলবে ও ভাই আসো আমার বাবার জানাজার জন্য ওই বাপজানকে যখন গড় থেকে বের হয় এই মুদ্রারটাকে যখন গড় থেকে বের হয় আমরা দেখি না মুদ্রার লোকটা কেঁদে কেঁদে বলে এতদিন তোদের জন্য আমি কত আপন ছিলাম নিজের পাথার গাম পায়ে পেলে রোজগার করে খাওয়াইলাম কত কষ্ট করেছি রাতের অন্ধকারে দিন প্রহার করেছি রাত্র করেছি তারপর তোদের জন্য রোজগার করেছি ওই মুহূর্তে কঠিন একটা সময় মুদ্দারকে যখন ঘরের মালিককে যখন আপন ঘর থেকে বের করে দেয় রুহুটা কেঁদে কেঁদে বলে ওই সন্তান আব্দুর রহে আমাকে বাইর করিস না করিস না তুমি কি জানো না আমি তোমার বাবা লাগি ও আমার বন্ধু বাবা আমার গভীর বর্জক নবীর প্রেমিক ওই সময়টা এমন কঠিন যাদের জন্য সংসার জোড়াইলেন চার পার ঘর তৈরি করলেন বিছানাপত্র তৈরি করে আরামের বিছানাটাকে আপনাকে ধাক্কা দিয়ে বিছানাটা খালি হয়ে যায় সন্তানগুলো বের করে দেয় আর যখন আপনাকে গোসল দিবে রে ওই মুহূর্তের মধ্যে আপনার স্লোটা ডেকে ডেকে বলবে ওরে আবদুল্লাহ আর পানি দিস না এইমাত্র রুহুটা যান কবজ হয়ে আমার শরীরটা চন্ন বিচ্ছন্ন হয়ে গেছে ডেকে বলবে আব্দুর রহমান আসতে গরম পানি ডাল এই মাত্র কবজ হয়েছে আমার জানটা বের হয়েছে খুব কষ্ট লাগে রে আস্তে আস্তে পানি দে আস্তে আস্তে আবার বিদায় দে এত জোরে শরীরের কাপড় খুলিস না আপনার পরিদয় বস্ত্রগুলো যখন খোলা হবে আপনার রুটা কেঁদে কেঁদে বলবে এমনি করে খুলিস কেন রে আমি তো তোদের বাবা লাগি রে ও বন্ধু জন্য আমার দিনের গাম্বার ডাকি বলে আকসিরু মিন হাদামিল লাজ্জাতে ইয়া আনিল মাউতে আমার আল্লাহ পাকের পয়গাম্বার ডেকে বলে ও আমার উম্মত রে বেশি বেশি মরণের কথা স্মরণ কর যত বেশি মরণের কথা স্মরণ করবা তত বেশি আল্লাহ পাকের ন্যাক বান্দা হতে পারবা কি ভাই মরতে হবে নি